অনেক টু কিল স্ট্রাইক দেখাইলেও মানতা যেত না না কটা কি করে জানো ওসমান সাহেব দেওয়া সিপির টাকা দিয়া সেই খায় ভাই লামি তো কিন্তু ভাগ নাই ভাই কডের মতন ভাই একটা গেম যদি বানাইতে পারতাম ভাই সিপি বেচে বড় লোক সিপির টাকা দিয়ে বড় লোক হয়ে যেতাম সিপির <laughs> দিয়ে যে কত টাকা আর্ন করে আল্লাহ জানে আরে পুরো জিরো কিল আমার আরে না আমি একটা মারছি মরছে ওই মরছে মারা না খালি মরে এটা আপনি ছিলেন আপনি ছিলেন সেটা আমি লামিত ভাবছি বাই বাই সরি আরে আমি তুই ওই জায়গায় শালা হ্যাঁ, আমি তোর ভাই ভাই আমার ভাই ভাড়া <laughs> দিতে গেছিলাম আমি তোরে তোরে আমি যেমন ভাই রে আমি তোরে ভাই তুই ভাই বা মায়েরা দিতে গেছিলাম তুমি তো সিরিজ জানি কেমন জানি তোকে কম দেখতেছে মা গো সবাই কিল করে তিনটা কিল নই সবাই তোমরা সবাই থাকো সুখে জিরো কিল মারবে তো হ্যাঁ ভাই হুম হুম আসতেছে এই রানা চাও ভাই আপনি কোথায় এই লামিদ লামিদ লামিদ কথা কইছ না শোন না ওদিন তুর্য আছে না কি রে লামি করে আমাকে মারলো কে গাজা খাইছে ভাই এক কে রে মানে রানা থেকে খারা খারা আমি মরতে এখন ক্যারাম জাদার পফি কয় কিল করছে সত্যি করে কো আরে শালা ইঞ্জামুল ভাই দিয়ে না না পিছনে কুত্তা মতো দূরে আইতেছি एक खा रहा एक खा रहा इधर आवंट क्या ले रहे हो बिल्कुल जोर एक गिल्डा पामू ना खाई थी इंजाइ अच्छा, दे इधर लामित यस अपने मर्चन एक बार लामित मर्च बुल्लम भाई सांजे संजय भाई संजय ভাই আমার চপারটা তো করা ভাই নিয়ে গেল কিল নিয়ে গেল নিয়ে গেল গেল আমি ঘরের মধ্যে কেউ রিভাইভ দাও আমি ঘরে আপনি ফাঁকে আসেন আপনি আমি ভাই আমার চপারটা কিন্তু জোস ভাই চপার এমডি ভাই এবার আমি ভাই প্লিজ ভাই এটা আমার মারতে দিন মানে হেল্প করেন আমার মারতে এটা এটা আমার মায়ের শেষ করা লাগবে মিস্টার রয় এমডি রয় ভাই কোথায় এরা কই লামিদ এটা কই লামিদ কুত্তা এটা কই মাইরা লাইছে তো ইনজামুল ভাই মাইরা দিছে মাইরা দিছেন ভাই নক করে ছাইরা দিতেন ও আসছে চলে স্কোয়াড এলি এলিমিনেট ইনজামুল ভাই প্যান্টি আমার আমারটায় অনেক লুট ছিল সব লয়ে গেল রে আমি ধরেই নাই আপনাদের কারো লুট ভাই আমার লুটটা রাখতে দে ভাই বট মাইরাই কুল পাই না আমার চারটা কিল গান জায়গায় কুল পাই না বট মারবো রানা ভাই না রানা ভাই ফুল ট্রাই গেছে ভাই লামিদের ফেভারিট খাবার আপনি খেয়ে ফেলেন অনেক টেস্ট জুসি গাঞ্জা এই এই এই কুত্তা কি বললি নিজে বলবো মেরে দেন নিজে বলবো মেরে দেন মেরে দেন মেরে দেন না নিজে মারতে পারে না ওরে হালার কোন ভাই এটা কি রিয়াল নাকি ভাই পৃথিবীর ওই প্রান্তে আপনি আমার ওই ইন্দা দেখেন দাঁড়ান আসতে এই রিয়া সুশান্ত এটা কি রিয়াল নাকি আচ্ছা, আচ্ছা, শান্তি ভাই শান্তি কি ওটা না খারাপ তো আমার গ্লিচ হইতাছে কেন তো মানে খেলা মতো খেলতে পারতেছি নিজে শান্তি আর একটা কিল এই জামাল ভাই ইন করে দেন তোদের প্যান্ট ইন করে দেন এই যে ইনজাম এই লামি তুই সত্যি করে কত কিল কিল লামি সত্যি করে কত কয় কিল আরে 15 হ্যাঁ, কিল দেখাইছে কিল লাগা তোর 15 কিল দেখাইছে কে লামি তোমাকে বলদ বানানোর চেষ্টা চলতেছে আরে মা ভাই ওর দেখ হালা তো ট্যাঙ্কি দাঁড়াও ট্যাঙ্ক আমি ফাটাই দিচ্ছি আমার কাছে ইয়া আছে ইনজামুল ভাই কি বলে রানা ভাই সবকিছু ফাটায় দেয় রানা ভাই যে কত কিছু ফাটায় রানা ভাই নিজেও জানে না এফএনজি আছে আমার কাছে কি কয় না কয় আমি ট্যাঙ্ক লইতাছি ওগুলো এলেছে এক ট্যাঙ্ক ট্যাঙ্কির পর তুই ট্যাঙ্ক নিয়ে বন্ধ কর লইছে আমার কাছে আছে একটা তুই দেখ তো সাইড ট্যাঙ্ক কই আর আমি কই

ভাই একটা স্ক্যান দিয়ে দেন ভাই একটা স্ক্যান দেন স্ক্যান দেন স্ক্যান দিয়ে মরে যান থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস আমার গ্লিচ হইতাছে শেষে আসলে এরকম বুঝি না কিচ্ছু তো হয়ে দেখি না খালি ইনজাম বলাই আপনার স্কিনটা ইনজামুল ভাই আপনার কয় কিল ষোলো কিল বাপরে বাপ ইনজামুল ভাই সতেরো কিল ভাইয়া তিনটা কিল করলে বিশ কিল করে দেন আমার ম্যাচ কিল কেমন ভাই সতেরোটা কিল তো দশটা বেশি বলবে রেকর্ড করতেছেন আপনার কিন্তু বিশ কিল হওয়ার চান্স আছে আপনার বিশ কিলের চান্স আছে ভাই আপনি বিশ কিল করছেন না ইয়া অনেক ব্যাপার না ধরুন বিশ কিল মনে আমি দেখলাম ওনার চোখে মনটা কয়টা কিল আমার কিল কোপাও তোমারই তো দিন আমার দিন কেমনে দিন তো ইনজামুল ভাইয়ের ওনে তো ডেইলি দিন থাকে আর প্রতিদিন কি রাত থাকে নাকি এই জানা ভাই কি বলে এসব রানা ভাই আগে আসলে রানা ভাই রানা ভাই একা থাকে তো আল্লাহ জানে কি না কি খায় আমিও তো দেখতেছি না সব মই সব বসে রানা ভাই কি সামথিং অর এনিথিং খান নাকি সামথিং এনিথিং খাইলে গেম খেলতাম রে পাগলা আপনিও আপনিও লাইক দিতেছেন আপনার গেমও লাইক দিতেছে দয়া কুছ তো গড়বড় হে কিচ্ছু করার নাই রানা ভাই গা আমি এনিমি বুঝতেছি না এনিমি কই ইনজামুল ভাই আপনার সময় মানে ভাই আর মাত্র আটটা আছে গোলা লামির ট্যাঙ্কের ট্যাঙ্ক ফাটাই দিব আল্লাহ <laughs> আমার কপালটাই খারাপ আমি একবার মারতে গেছিলাম আমিত ভাই বা আরেকবার রানা আমিত ভাই বা ইচ্ছা মানে- করে বুঝছেন ভাই ভাই ইচ্ছা করে কসম ভাই কসম কসম চোখে কম দেখে ভাই আসলেই কসম ভাই চোখে মাথা ঘুরাইছিল দেখে ম্যাচ লিভ নিয়ে নিছিলাম <laughs> অর্ধেকটা ছিঁড়ে গেছে আমার only one team left. I had. এখন হ্যাঁ হ্যাঁ ভাই বট স্কোয়াড হবে বট ভার্সেস স্কোয়াড না ও মাগো এটা টুরু প্লেয়ার পাহাড়ের উপরে থাকি ভাই পাহাড়েই থাকি এক জায়গায় থাকি ভাই এই খরা মাল এগুলো খরা মাল কুত্তা ভাই কুত্তা ছাড়ে দেখছেন ভাই এটা কোনো কথা ভাই কুত্তা যদি কুত্তা ছাড়ে মানে নিজের প্রজাতিকে নিজে ইউজ করতেছে মানে কুত্তা না ও কুত্তা ছাড়বে কেন ভাই নিজের প্রজাতিকে নিজে এমনি ইউজ করে ওই মানে হ্যাঁ, হ্যাঁ। আমি রিলসটা গ্রুপে মনে অ্যাড দিছে আমার একটা আমারও দিছে সামিনা দিছে সবচেয়ে বেশি কিল আমার